আপনারা আমার সম্পর্কে কি জানেন আমি জানি না আমি এতটুকু বলবো আমার বয়ান করার মতো ইলিম আমল যোগ্যতা বলতে কিচ্ছু নাই অনেকে আমার নামের শুরুতে আল্লামা লেখেন এটা তারা আমার অপমান ছাড়া কিছুই করেন না আমার নামে মুফাসির লেখা উচিত নয় মাওলানা শব্দটা আমাদের ওস্তাদরা যেহেতু লেখার অনুমতি দিচ্ছেন সেক্ষেত্রে লেখা যায় বাকি তাফসির করার মতো এলেম যোগ্যতা যা থাকা দরকার বিন্দু থেকে বিন্দু আমার নাই কেউ ধারণা করলে তার ধারণা ভুল বাকি আল্লাহ পাকের দয়া আসাতে যায় কারাম বুজুর্গানে দিন আল্লাহওয়ালাদের নেক নজর মাতার চোখের পানি এই বরকত নিয়ে চলতেছি আর কিছুই না বড় তাপসিরও করতে জানি না বয়ানও ভালো করতে জানি না ভাঙাচুরা কথা বলি এরপরও মানুষ আপনারা কেন আসছেন আল্লাহ পাখি ভালো জানেন বাড়িতে গিয়া বলবেন কি ওয়াজ করলো দুই ঘন্টা বয়ান করলো কোরআনের আয়াত নাই হাদিস নাই তাফসির টাফসির কিছুই করলো না অনেক জায়গায় প্রশ্নও করে হুজুর দুই ঘন্টা বয়ান করলেন কোনো তাফসির তো করলেন না তো এমন টাইমে জিজ্ঞাসা করে ওকে আমি যে কিছু বলবো টাইম থাকে না চলন্ত পথে তো একটাকে বললাম তাপসির কিভাবে করতে হয় ওই এলেম আমার নাই শুরুতে বলছি শুনো নাই আমি তাপসির জানি না এরপর আসছো কেন জবাব দিবি তুই আমার বয়ান যারা আগে পেছনে শুনছেন কি কোয়ালিটির বয়ান আমি করি সবারই ধারণা প্রশ্ন কেন তাপসির করলেন না কেন তাপসির কর্নেওয়ালাদের তো নামে টাইটেল আছে তেরোটা বিশাল মুফাসের কোরআন আসেন এক দেড় ঘন্টা বয়ানে চোদ্দ পনেরোটা আয়াত করে তর্জমা বলে চলে যান আপনারা গণনা করছেন তেরোটা আয়াত পড়ছে বড় মুফাসিন আকাশ চুম্বি আলোচনা হয়েছে তা আপনি তারটা শুনেন আমারটা শুনেন কেন বিরোধিতাও করবেন আবার মোবাইল কানের গোড়ায় লইয়া বয়ানও শুনবেন এটা কি আমার বুঝে আসে না আপনি জানেন আমি চর্মনায় দালাল আপনি জানেন আমি দাওবন্দির দালাল আপনি জানেন আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনি জানেন আমি তাবলিগলাদের মোহাব্বতের বান্দা এত কিছু জানার পরে আবার চাপাবাজি করে প্রশ্ন করেন কেন মন চাইলে শুনবেন না চাইলে চলে যাবেন বয়ানও শুনবেন আবার বাসও দিবেন কারণটা কি মগের মূল্য হ্যাঁ কি পাইছেন পাইছেন কি গাছের শুকনা পাতা আমি মাঝহাব মানি যারা মানে না তাদেরকে আমরা পছন্দ করি না এগুলো যাই না আপনি বয়ানে থাকলে বসবেন না থাকলে নাই এখানে লুকোচুরি আর চাপাচাপির কিছু নাই আসিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবে কোনো বাধা নাই হাজার প্রশ্ন করবেন জবাব দিব ব্যাদুবি করবেন না সাবধান সব জায়গায় গাদ্ধারি আর মাস্তানি চলে না একটু আগেই বলেছি ভালো হইতে বহু সময় লাগে কপাল পড়তে এক সেকেন্ড লাগে না বড় বড় বড় বড় বড় বড় ব্যক্তিদের দেখতেছি কপাল পুড়ে যাচ্ছে আল্লাহকে গালি দেওয়ার কারণে আসতে বলেন কেন আমি আগেই বললাম আমি কারো দালালিও করি না দলাদলিতেও নাই আমার এক নাম্বার মোহাব্বতের আল্লাহ এরপরে রসুল এরপরে আমার পীর বলেন ওস্তাদ বলেন মুরব্বী বলেন ইমাম বলেন আমি তাদেরকে মোহাব্বত করব ততক্ষণ তারা রসুলের তরিকা অনুযায়ী সহি লাইনে থাকবে যতক্ষণ কোনো দালালি আছে কোনো দলাদলি আছে দুধের বান্দা কালেমা চর না পায় জান্নাত না পায় গোর দুই নৌকায় পাড়া দিয়া চলা যাবে না মাঝখানে পড়ে যেতে হবে হয়তো বাতেলের পক্ষে যাও না হয় হকের পক্ষে আসো কথা ঠিক আছে না যদি আল্লাহ তো বিবেক দিছে বিবেক তোমার বিবেক যদি বলে হাফিজ ভাই তোমার কথা মোটামুটি সত্য তাহলে আমার এক নাম্বার দাবি তুমি মানো যদি কোনো অ্যালার্জি থাকে মানতে তো দুই নাম্বার দাবি সমর্থন করো যদি সমর্থন করতেও তোমার অ্যালার্জি থাকে তিন নাম্বার দাবি তুমি অন্তত চুপ থাকো বিরোধিতা করিও না আর যদি ভুল পথে থাকি হাসি মুখে মহাব্বতের সাথে ইজ্জত রক্ষার্থে বুঝায় দাও সংশোধন হয়ে যাব মাইকে কাউকে গালি দিয়ে কারো বিরোধিতা করে কাউকে সংশোধন করা যায় না বরং ফেতনা বাড়ানো যায় আল্লাহ সমস্ত ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন